মনের মাঝি তুমি আমার মনের মাঝি আমার পরাণ পাখি আমার বাড়ি যাই ও তুমি ভালোবাসি প্রেমের যমুনাতে মন আমি ভাসাইয়াছি প্রেমের যমুনাতে মন আমি ভাসাইয়াছি

তোমার পাইয়া আমি চার হাতে ধরিয়াছি তোমার পাইয়া আমি চার হাতে ধরিয়াছি